সামুদ্রিক ইলিশে ভরে গেছে বরিশাল মোকাম জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ পড়ায় খুশি তারা সাগরে গেছি মাছ পাইছি আশা করি আরও ফামু এতে আশা আছে মাছ ধরেন ষাট মন সত্তর মন একশো মনও পাইছে কেকম এই ধরনের মাছ পাইছে আর কি না আমরা খুশি খুশি তো আল্লাহর কাছে শুকর এক একটি ট্রলারে একশো থেকে একশো বিশ মন ইলিশ নিয়ে বিক্রির জন্য ঘাটে ভিড়েছেন বিগত পাঁষট্টি দিন অবরোধ ছিল অবরোধের কারণে আমরা মতন মাছ ধরতে পারি নাই এখন এই ট্রিপে অবরোধ শেষ হয়েছে আমরা এই ট্রিপে নদীতে গেছি আমরা কিছু মাছ পাইছি কেউ একশো মন কেউ দেড়শো মন হ্যাঁ তো আমাদের যে ট্রলারে আমরা সেই ট্রলারে একশো মন হবে মাছ পাইকারি মোকামগুলোতে ব্যবসায়ীদের মাঝে ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্যতা দীর্ঘদিন পর আবার ইলিশের আমদানি হয় বেশ কর্মব্যস্ত সময় পার করছেন তারা তবে স্থানীয় নদীগুলোতে তেমন ইলিশ মাছ না থাকায় সামুদ্রিক ইলিশ মাছই ভরে গেছে বরিশাল পোর্ট রোড পাইকারি মৎস্য বাজার ইলিশের মৌসুম চলমান থাকায় সামনের দিনগুলোতে আরও বেশি ইলিশ আসবে বলে ধারণা করেছেন এই ব্যবসায়ী বছরের শুরুর দিকে সিজন যে শুরু হয়েছে গত দুই মাস পর্যন্ত ইলিশের কোনো সরবরাহ খুব একটা ছিল না বর্তমানে এই জোবানিয়া কিছু ইলিশ আসতে শুরু করেছে তাও সাগরের আমাদের অভ্যন্তরীণ নদীর এখন ইলিশ পড়তেছে না লোকাল ইলিশ যেটা আমরা বলি যে ইলিশগুলো পড়তেছে সব সাগরের এবং মোটামুটি দাম খুবই কম পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি ছয়শো টাকার মতো কেজি পড়ে এবং মোটামুটি ভালো আমদানি হইতেছে এবং সাগরে ইলিশ পড়া শুরু হয়েছে সেই ইলিশগুলো বেশিরভাগই ছয়শো সাতশো গ্রামের ওজনের এবং আমাদের লোকাল নদীতে যে ইলিশগুলো পরে কেজি বারোশো এলসি সেই ইলিশগুলো এখন খুবই কম এবং সেগুলোর দাম অনেক বেশি এলসির মাছ প্রায় ছয়ত্রিশ হাজার টাকা মন পড়ে আর কেজির মাছ বাউন্ন হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা আর বারোশো গ্রাম পরে হলে যে আটচল্লিশ হাজার টাকা তাতে প্রায় এক হাজার টাকার উপরে এখনও লোকাল মাছের কেজি বিক্রি হচ্ছে সেই তুলনায় ইলিশ মাছের সামুদ্রিক যে ইলিশ মাছ সেটার দাম কম তুলনামূলক এবং আমদানি এতদিন ছিল না গত দুই দিন পর্যন্ত জোবা শেষ হওয়ার কারণে এখন প্রচুর পরিমাণ ইলিশ আসতেছে মোকামে এবং দামও কমতেছে সাগরের যে ইলিশটা সেটা পড়া শুরু করেছে এটা আরও আগেও পরে যে সময় সাগরে অভিযান থাকে এবং আপনার জুন জুলাই মাসে ওই সময় ইলিশটা বেশি পরিমাণ সাগর থেকে আসে কিন্তু সেই ইলিশটা এখন শুরু হয়েছে তার মানে সিজন দুই মাস ঘুরে গেছে আমাদের হিসাবে মিনিমাম এক মাস সিজন চেঞ্জ হয়ে গেছে বা জলবায়ুর পরিবর্তনের কারণে আজকে বরিশাল পোর্টে প্রায় হাজার মনের উপরে ইলিশ মাছ আমদানি হয়েছে এবং দামও গতকালকার চাইতে দুই হাজার টাকা মনকে কমছে মানে কেজিতে পঞ্চাশ টাকা যে মাছ ছয়শো টাকা বিক্রি হতো কেজি এখন সেটা বিক্রি হচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মধ্যে প্রতিদিন গড়ে যেখানে দুশো থেকে তিনশো মন ইলিশ আসতো এখন সেখানে হাজার মনের বেশি ইলিশ আসে এই মোকামে তাই ব্যবসায়ীরাও অনেকটা খুশি ইলিশ মাছের দাম আগের চেয়ে অনেকটা কমে আসলেও মাছের আমদানি আরও বাড়লে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরেই থাকবে বলে ধারণা ব্যবসায়ীদের দুটি মাছ আমদানি হয়েছে সাগরে কিছু মাছ পাওয়া যাচ্ছে আমাদের জেলের আবার যাইতে আছে কালকে অনেক বোট বরফ বেড়ে গেছে আরও দুই চার দিন পর আমদানি হবে মাছের দাম আরও কমবে কারণ মনে করেন পাঁচ সাতশো এক হাজার দেড় হাজার মন হইতে আছে এই সেদিন আমাদের এখানে আমদানি থাকতো তিন হাজার চার হাজার মন মাছই কম সাগরে একটু আমদানি আছে আল্লাহ দিতে আছে সাগরে একটু পানি বাড়ছে তো এখন মাছ হবে আগামী সপ্তাহে আরও বেশি পাবো আমরা মাছের দাম কমে দেবে মাছের দাম কম হবে এদিকে বরিশাল মৎস্য বিভাগের এই কর্মকর্তা জানান ইলিশ একটু দেরিতে পড়া শুরু হলেও সমুদ্রের প্রচুর ইলিশ আসছে বাজারে অভ্যন্তরীণ নদীগুলোতেও ইলিশ পড়বে বলে আশা করছেন তিনি জানেন যে ইলিশের মৌসুম চলছে ইলিশ একটু দেরিতে আসলেও ইলিশ আসা শুরু করেছে আজকে বরিশাল এই কোটকোট শহরে প্রায় এক হাজার মন মাছ ল্যান্ডিং হয়েছে আমরা আশা করছি সেটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং নদীতেও মাছ আসা শুরু করেছে এবং নদীতে আমরা প্রচুর ইলিশ পাবো